হৃদয়ের কলি যায় তোরে দিয়া ঠাই কলি যা ছিড়িয়া খাইলি আমার নাই কোথায় আমায় নিয়া কেন করলি এমন খেলা তুই আমায় নিঃস্ব কইরা গেলি সর্বনাশা তুই এই হৃদয়ের কলি যায় তোরে দিয়া থাই গলি যা ছিড়িয়া খাইলি আমার নাই কোথায় আমায় নিয়া কেন করলি এমন খেলা তুই আমায় নিঃস্ব কইরা গেলি সর্বনাশা তুই স্বার্থ পর্বে মান তুই হৃদয়হীনারে দুঃখ কষ্টে বাঁচবে তোর সারা জীবন রে দুই দুয়ারি বাটপার তুই না মই রে আমার মতো ভালো ছেলে তুই পা কোনো গিফটের আশায় জানবে বিরেকে মধ্যরাতে তুই আমার রাত্রি ওয়েটিং এ এফসিতে যাওয়ার জন্য ধরতি বাহানা ফেসবুকে পোস্ট মারতি আমার ছবি না দিয়া ভালো কোনো গিফটের আশা জানবে বিদেকে মধ্যরাতে তুই আমার রাত্রি মিটিং এ এফসিতে যাওয়ার জন্য ধরতি বাহানা ফেসবুকে পোস্ট মারতি আমার ছবি না দিয়া প্রেমের নাম কইরা করলি দেওয়ানা আমার মনটা নিয়া তুই করলি রে খেলা ছিলাম আমি একটাই তোর আজকে এই হৃদয়ের কলি যায় তোরে দিয়া ঠাই কলিজা ছিড়িয়া খাইলি আমার নাই কোঠায় আমায় নিয়া কেন করলি এমন খেলা তুই আমায় নিঃস্ব কইরা গেলি সর্বনাশা তুই এই হৃদয়ের কলিজায় তোরে দিয়া থাই যা ছিড়িয়া খাইলি আমার নাই কোঠায়